তিরানব্বই হিজড়িতে আর মৃত্যুবরণ করেছেন একশো উনপঞ্চাশ হিজড়িতে তিনি বলছেন আমি হকটা খুঁজে পেয়েছি কার ভিতরে আহলে হাদিসদের ভিতরে তার মানে আহলে হাদিস সম্প্রদায় একশো উনপঞ্চাশ হিজড়িতে পৃথিবীতে বিদ্যমান ছিল এভাবে প্রত্যেক বড় বড় বিদ্যান এই একটি মুক্তিপ্রাপ্ত দল হিসেবে এই আহলে হাদিস জামাতকে স্বীকৃতি দিয়েছেন এটা আমাদের বুঝতে হবে আহলে হাদিস এখন আর একটা যারা কোরআন সহি মানে এরা আবার বলছে যে আহলে হাদিস বলা যাবে না মুসলিম বলা লাগবে কি বলা লাগবে আহলে হাদিস বলা যাবে না বলছে না এরা মোটা হংসের লোক এরাও বিভ্রান্তি ফেলেছে আহলে হাদিস কোরআন হাদিসেও তো নাই এটা বিদ্যাঙ্গন এভাবে দিয়েছে না আসলে আল্লাহ যদি আপনাকে ওই বুঝটা না দেয় এটা আমরা দিতে পারবো দেখেন আহলে হাদিস এটা একটা বৈশিষ্ট্যগত নাম বলেন তো কি গত নাম বৈশিষ্ট্য আপনার এলাকার এক লোকের নাম আব্দুর রহমান কি আব্দুর রহমান কিন্তু পিএইচডি করে এসেছে কোথায় থেকে অক্সফোর্ড থেকে ডাক্তার বড় ডাক্তার তখন আর আপনি আব্দুর রহমান বলছেন না বলছেন ডাক্তার সাহেব বলছেন না আপনি ডাক্তার ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ওটার কি হলো বৈশিষ্ট্যগত নাম হলো না বোঝেননি মনে হয় আপনার এলাকার এক লোক মাস্টার হয়েছে শিক্ষক ওকে আপনি বলছেন মাস্টার সাহেব মাস্টার সাহেব বলছেন না অথচ নাম হচ্ছে আবদুল্লাহ কিন্তু বলছেন যে মাস্টার সাহেব আপনি যখন ডাকেন তখন বলেন মাস্টার সাহেব বলেন না তার মানে মাস্টার সাহেব ওনার কি নাম বৈশিষ্ট্যগত নাম কোরআন মাজিদে মানুষের নাম দিয়েছেন আল্লাহ ইনসান কি দিয়েছেন ইনসান যখন আপনি ইমান এনেছেন তখন মানে কালেমা সাদাত পাঠ করেছেন তখন আল্লাহ বলছেন তুমি মুসলিম তার মানে এখন আর আমি ইনসান না তাই না আপনি মুসলিম না ইনসান কোনটা দুটে তাই না আমাদেরকে বলে আপনি আহলাদিস না মুসলিম আহলাদিস না মুসলিম আমার এক উস্তাদ আছে বলে যে তুমি মায়ের সন্তান না বাপের সন্তান কার সন্তান হ্যাঁ হ্যাঁ প্রশ্নটাই ভুল ঠিক মানে প্রশ্নটাই মানে যুক্তিসঙ্গত না তো বিষয় হচ্ছে যে আহলে হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম কি কারণে ইনসান মানুষ যখন সে আত্মসমর্পণ করেছে তখন তার নাম মুসলিম ইমান এনেছে তখন তার নাম মুহমেন বিভিন্ন নাম হয়ে যাচ্ছে না যখন আমলে সলেহ করে তখন বলছে সলেহীন যখন সত্য কথা বলে তখন বলছে সিদ্দিক বুঝেননি মনে হয় মানে এক একটা নাম পরিবর্তন হচ্ছে না তো যখন সিদ্দিক হয়ে যাচ্ছে তখন মনে হয় সে আর সলেহীন না তাই না অথবা তখন সলেহীন তখন সে মনে আর মুসলিম না না তার এক একটা ডিগ্রি হচ্ছে আর এক একটা তার নাম চেঞ্জ হচ্ছে তার মানে ওগুলো একটা বৈশিষ্ট্য তার তিনি আমলে সলেহ করেন তিনি সলেহীন তিনি সত্য কথা বলেন তিনি সিদ্দিক তিনি মিথ্যুক মিথ্যা কথা বলেন তিনি কাদ্দাম এগুলি বৈশিষ্ট্যের মতো নাম না ঠিক আহালুল হাদিস এটা আরবি শব্দ বাংলা হচ্ছে হাদিসের অনুসারে বলেন তো কি আর হাদিস কোরআনকেও হাদিস বলে হাদিসকেও হাদিস সুরা জুমারের তেইশ আট আল্লাহ বলছেন আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস আল্লাহ উত্তম হাদিস অবতীর্ণ করেছেন সোহান আল্লাহ কোরআনকে বলছেন আল্লাহ উত্তম হাদিস উত্তম হাদিস কোরআন রসুলের হাদিস হাদিস মানে কোরআন হাদিস দুটোই যারা কোরআন এবং হাদিসকে সার্বিক জীবনে অনুসরণ করে তারাই হচ্ছে আহলুল হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম যারা সার্বিক জীবনে কোরআন সন্না মেনে চলে ওদেরকেই বৈশিষ্ট্যগত নাম আহলুল হাদিস তাহলে আমরা আহলুল হাদিস পরিচয় দিব অমুসলিমদের নিকটে আমরা বলবো আমরা মুসলিম কিন্তু মুসলিমদের সামনে আমরা পরিচয় দিব আমরা আহলে হাদিস মুসলিম নি মনে হয় খারেজিরাও তো মুসলিম শিয়ারাও তো মুসলিম দাবি করে করে না যারা কবর পূজা মাজার পূজা এরাও কি দাবি করে মুসলিম তো আপনি শিয়া মুসলিম হবেন বলেন আপনি শিয়া মুসলিম শিয়ারাও কি মুসলিম না খারেজি যারা বম মেরে ইসলাম কায়েম করতে চায় মাথা ব্যথা হয়েছে ওষুধ খেয়ে ভালো করবেন না মাথা কেটে ফেলবেন বুঝেননি মনে হয় আমার মাথা ব্যথা মাথা কেটে ফেলবেন না মাথা ভালো করবেন খারেজিদের আঁকিটা এই যে মাথা ব্যথা হয়েছে মাথা কেটে ফেলো মানে কবিরা গুণা করলে সে কাঁধে তার রক্ত হালান সে চিরস্থায়ী নামে ওকে কতল করে ফেলো দিন কায়ে করো বাহ তৌবার দরজা নাই ইসলামে সুদ খাওয়া কাবিরা গোনা খারেজিদের আকিদা কেউ সুদ যদি খায় তাহলে তাই কতল করো আকিদা ঠিক না সুদ খেয়েছে তার তৌবার দরজা খোলা নেই আছে মাথা ব্যথা হয়েছে ওষুধ নেয় আছে কিন্তু মাথা মাথা হয়েছে কেটে ফেলবেন খারেজদের আকিদা এটা চরমপন্থী আকিদা তো আপনি খারেজি মুসলিম হবেন শিয়া মুসলিম হবেন না আমি আহাল হাদিস মুসলিম বর্তমান পৃথিবীতে আহলে হাদিস পরিচয় দেওয়াটাই হচ্ছে বাপের মতো কাজ আমি আহলে হাদিস আহলে হাদিস বৈশিষ্ট্যগত নাম অন্য ক্ষেত্রে আপনি মানেন আমরা তারাবি সালাত আদায় করি করি না তারাবি কোরআনেও তারাবি শব্দ নাই হাদিসেও নাই তারাবি দেখান আপনি নাই মহাদ্দেশগণ বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন তারাবি এই তারাবি নামটা কারা দিয়েছেন মহাদ্দেশগণ কি নাম এটা বৈশিষ্ট্যগত নাম তারাবি শব্দটা রাহাতুল শব্দ থেকে আসছে মানে প্রশান্তির সাথে যে সালাদ আদায় করা হয় তারাবির সালাদ আমরা স্থির ভাবে আদায় করি এই জন্য মহাদ্দেশগণ বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন কি তারাবি অথচ হাদিসে আর নাম আছে কেমন লাইন কি আছে কেমন লাইন তারপরে তারাবি বলেন কেন তার মানে আপনি মেনে নিয়েছেন যে তারাবি বৈশিষ্ট্যগত শব্দ তারাবি কিন্তু কোরআনে নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি হাদিসেও নাই কোরআনেও তারাবি শব্দ নাই কোরআনে হাদিসা আছে কি কেমন লাইন রাতের সলাপ মহাদেশগণ বলছেন এটা তারাবি তাহলে বৈশিষ্ট্যগত সালাদ মসজিদে প্রবেশ করে দোরাকাত সালাদ আদায় করি দখুলুল মসজিদ বলি আমরা তাই না দখুলুল মসজিদ এই শব্দটা হাদিসেও নাই কোরআনেও নাই মসজিদে প্রবেশ করে দোরাকাত সালাম আদায় করতে হয় তাই মহাদেশগণ নাম দিয়েছেন দখুলুল মসজিদ এটা বৈশিষ্ট্যগত নাম তো বৈশিষ্ট্যগত নাম আহলুল হাদিস আপনাকে নতুন করে কালেমা পড়ে আহার হাদিস হওয়া লাগবে না আপনি যেখানেই থাকেন সার্বিক জীবনে কোরআন সন্না মানলেই আপনি এই নামে কি হবেন ভূষিত হবেন আহলুল হাদিস মানে যিনি সার্বিক জীবনে কোরআন সন্না মানে এই ব্যক্তিটা আহলুল হাদিস চার মাঝাবের চার ইমামে আহাল হাদিস ছিলেন সোহান